সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই শেফাতুল্লাহ দাদুর গালিগালা শুনতে পাই মানে কি এসব চলতেছে কি জানি না ছোট লোক হারাম জাদা বেয়াদব মূর্খ তোর নুনুর কোড়া কেটে দিব কিন্তু হারাম জাদা তোর নামাজ বাদ দিও না বন্ধু নামাজ জান্নাতের চাবি বুড়া দাদুর গালি গালা শুই না মানে আমি তো অবাক মানে এসব কি জানি না অপু বিশ্বাসকেও গালি দিল দাদু বলেন কি মুড়ি হয়ে গেছে ঝুলে গেছে তার মেকআপ না করলে দেখলে তো বমি আসে ঝুনা নারকেল আর কচি ডাবের পানি কি আর কচি ডাবের পানি চাইরা না চাইরা না দাম যাই বলি দাদু বুড়া হয়ে গেছে কিন্তু এইগুলো ভুলে নাই তাই মানে এক কথায় কইতে গেলে ফেসবুক ইউটিউবে দাদুর ভালো কোনো কন্টেন্ট নাই মানে এই গালিগুলাস এইগুলাই আর কি ক্রিয়েট করে দাদু বলেন কি মানে কি দাদু কাউকে ছাড়বে না শেখ হাসিনাকে গালি দিল দাদু এইটাও সম্ভব আমি দাঁত আর আমি তোর বাপ ছিল চুন্নির ঘরে চুন্নি বাহ দাদু বাহ এইগুলা গালিগালাজ দিয়া আপনি তো যে কাউকে হার মানাতে পারবেন দাদু দাদু নাকি হিরো আলমকেও খুব সাপোর্ট করে বলেন কি হিরো আলমের সমর্থকদের উপর অত্যাচার শুরু করেছে নির্যাতন নিপীড়ন শুরু করছে কিন্তু সেটা হতে দেওয়া হবে না শয়তান শেখ হাসিনাকে আমি সাবধান করে দিচ্ছি না মানে আমি বলতেছি কি দাদু বলো বাবাজি হিরো আলমকে সাপোর্ট করো আর চিন্তার তো কোনো কারণই নাই আপনার গালিগালাজ দিয়ে একবারে তার মানে হিরো আলমের এক ভোটে একদম জিতাই দেবেন এইবার না মানে এতক্ষণ তো দাদুর খালি গালি গালাজি শুনলাম তো এবার দাদুর একটা ড্যান্স দেখে নেওয়া যাক চলুন আগের ডান্স তো বিশ্ববিখ্যাত হয়েছিল এটাও বিশ্ববিখ্যাত হবে বাহ দাদু বাহ আপনার ড্যান্স দেখে আই এম তো অবাক এইবার হবে খেলা খেলা হবে দাদু দাদুর গালি দিয়ে আসাদ পংপংকে বৃষ্টি ঝরিয়ে দিল ছোট লোক হারাম জাদা বেয়াদব মূর্খ মালয়েশিয়াতে বসে বসে গালাগালি করেছিস এই কুকুরের নাম আপনারা জানেন আসাদ পংপং আসাদ পংপং তোর নুনুর কোড়া কেটে দিব কিন্তু গালাগালি করবি না হারাম জাদা তোর দাদু আসলে আপনি একটা অসাধারণ জিনিস বলেন কি যে কেউ যদি আপনার সাথে গালিগালাজের প্রতিযোগিতার নামে সে তো হার মানবেই তাহলে ফালতু কথা জিজ্ঞাসা করেন কি জন্যে ফালতু কথা শোনার সময় আমার আছে মেজাজ অত্যাধিক খারাপ তো দাদু আপনার এই বলে দাদু এই সব ছাইরা দেন সোশ্যাল মিডিয়াতে সে এইরকম ধরনের গালাগালি গালিগালাজ এইসব কইরা দরকার নাই দাদু আর দাদু আপনারই বলি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন যাতে আপনার কন্টেন্ট দেখে মানুষ ভালো ভালো শিক্ষা অর্জন করতে পারে এগুলা গালিগালাজ না ঠিক নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো দাদু আজকের এই ভিডিওটা মানে এন্টারটেন করার জন্য বানানো হয়েছে আশা করি মনে ধরে রাখবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন থ্যাংক ইউ